হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এমডি <clears throat> স্বপন মাই চ্যানেলে খুব ওয়েলকাম আপনাদের তো আপনাদের কাছে যে পাখি পালনের যে পদ্ধতিগুলো বার্ড পাখি চেনার ছেলে মেয়ে চেনার যে পদ্ধতিগুলো এবং পাখির খাওয়া দাওয়ার বিষয়ে যে পদ্ধতিগুলো এবং ডিম পাড়ার যে পদ্ধতিগুলো তো আপনাদের কাছে আমি সব কিছুই এখনই আর কি তুলে ধরবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ডেনালেকিংটি ঘন্টাটা বাজিয়ে রাখবেন এবং যে আমরা ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন তো থ্যাংক ইউ কথা না বেরিয়ে চলুন কাজে চলে যাই তো গাইজ পাখি পালনের যে পদ্ধতিগুলো পাখি পালনের যে বাজিঘর পাখি যে আপনি পালবেন তো এর জন্য আপনার একটা খাঁচা দরকার বারো বাই চব্বিশ যে খাঁচাটা খুবই প্রয়োজন পাখির জন্য এবং পাখিটা যে একটা লাঠি দিবেন সেই লাঠিটা অবশ্যই বাঁশ হইলে খুবই ভালো হয় বাঁশের লাঠিটা যে লাঠিটা আপনারা দিবেন ভিতরে সেটা বাঁশ হইলে খুবই ভালো হয় বাঁশের যে টুনিগুলো থাকে সেই টুনি নয় কিন্তু বাঁশ কেটে যে মানে একটা চলা বাই করা হয় সেরকম একটা চলা ছোট একটা চলা দিতে হবে যারা ওরা বুঝতে পারে সুন্দর মতন যাতে পিছল না খায় তো এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে দেখতে হবে আমাদের খুব ভালোভাবে আর কি এই জিনিসগুলো নজর রাখতে হবে দ্বিতীয় অপশনটা হচ্ছে যে খাঁচা আপনি রাখবেন বা যে পাখিটা আপনি যেখানে রাখবেন সে জায়গাটা হচ্ছে আপনার নিরিবিলি হতে হবে সেই জায়গাটা যাতে মানুষজন এবং হইচই না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই পাখিগুলো যদি আপনি ওইখানে রাখেন তো পাখিগুলো থেকে আপনি আগামীতে লাভবানের আশঙ্কা থাকবে এবং দ্বিতীয় নাম্বার যে অপশনটা যে পাখিটা আপনারা পালবেন সেই পাখির দিকে খাওয়ানোর দিক থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে দেখতে হবে পাখির প্রথমত আপনার যে পাখিটা আপনি রাখতেছেন এবং মেল ফিমেল যে জিনিসটা সেই জিনিসটা আপনি ঠিক আছে কি না সেই জিনিসটা আগে যদি আপনি ডিম চান তাহলে আপনার ডিম যদি উৎপাদন করতে হয় তাহলে যে জিনিসগুলো আপনার দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে পাখি মেল এবং ফিমেল দুইটাই ঠিক আছে কিনা তো আমরা মেল বা ফিমেল দুইটা কিভাবে চিনব যে মেল যে পাখিটা তার যে নাকের আমরা সাধারণত যে নাকটা দেখি পাখিদের তো নাকের ওইখানে যে মেল পাখিটা তা ওই পাখিটার ওই নাকের নিচ থেকে দেখবেন ব্লু কালার আছে ব্লু কালার যেটা ওটা হচ্ছে মেল এবং ফিমেল পাখিটা হচ্ছে যে বাদামি একটা কালার থাকে নাকের কাছে সেই পাখিটাই হচ্ছে ফিমেল তো আমরা সব জিনিস এই জিনিসগুলো খেয়াল রাখবো খুব ভালোভাবে তাহলে আমরা কি ডিম পাবো এবং ডিম থেকে আমরা বাচ্চা পাবো তো আসলে যে ডিম দিবে তার জন্য একটা সুন্দর কলসি দরকার ছড়ানো যে কলসিগুলো দেখবেন আপনি কয়েকটা কোয়ালিটির বিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দিয়ে কলসিটা পাবেন তো আমি মনে করি চল্লিশ টাকার যে কলসিটা সেটা নিলেই বেস্ট কারণ ওই কলসিটা একটু খোলামেলা থাকে যার কারণে ডিমগুলো একটু খোলা হয় এবং বাচ্চাগুলো হলে একটু লড়াচড়ার জায়গা থাকে হুম তো যাই হোক তো আপনার তারপরে যেহেতু ফিমেল অ্যাড হইল তারপর আপনাদের দেখতে হবে যে জিনিসটা যে আসলে ওদের ব্লাডিংয়ের জন্য যে খুব যে জিনিসটা খুবই প্রয়োজন তো আপনার যে জায়গাটার কথা বলছিলাম সে জায়গাটা অবশ্যই নিরিবিলি হতে হবে এবং খুবই মানে বিরক্তকর যাতে না হয় পাখি যাতে কোনো রকমইভাবে বিরক্তকর না হয় তো তারপরে যে জিনিসটা হচ্ছে খাবার যে খাবারটা আপনারা দিবেন সেই খাবারটা দিয়ে যে পাখি বাজিগরের পাখি অধিকাংশই বাজার থেকে কিনে আনা হয় সেই বাজার থেকে আপনারা কিনে আনতে পারেন মিক্সড খাবারটাও পাওয়া যায় বাট আপনার যে আপনি আইনে মিক্সড করতে পারেন তো যে মিক্সড করবো আমরা যে খাবারটা সেই খাবারটার ভিতরে হয়তো আমরা কাউন্ট নিব যদি আমি মনে করেন আমি সাধারণতভাবে আপনাদের বোঝানোর জন্য যেটা বলছি মনে করেন আমি এক কেজি কাউন নিলাম বা হাফ কেজি এক কেজি দেড় কেজি চিনা নিলাম আধা কেজি কাউন নিলাম আর তারপরে হচ্ছে দেখা যায় আপনার আর কিছু যে খাবারগুলো আছে তো এইগুলো মিক্সড করার পাওয়া যায় আমার মনে হয় যে আপনার এই ভেজালটা না করে আপনারা বাজার থেকে যে মিক্সড খাবারটা থাকে তো এই মিক্সড খাবারটা আনলেই বেস্ট আর তারপরেও যে করণীয় যে পাখিগুলো যেগুলো আপনার দেখা যায় অনেক সময় গরমকালে যে পাখিগুলো হাঁপায় সেই হাঁপানোর কারণ হচ্ছে আপনারা যে পাখিগুলো হাঁপায় তখন দেখবেন তো ওদের শরীর দুর্বলতার কারণে আর এক হচ্ছে গরমের কারণে তো আপনারা ওই যখন হাঁপাবে তখন প্রায় সময় আপনারা মাঝে মাঝে স্প্রে করবেন পানির স্প্রে পানির স্প্রে করলে কী হবে পাখিগুলো হাঁপাবে না আর কি ওদের যে ঠান্ডা বাতাসটা পানিটা যখন থাকে সাধারণতভাবে পানিটা থাকলে ওদের শরীরে ঠান্ডা মনে হয় তো তখন পাখিগুলো একটু হাঁপাবে কম মানে পাখিগুলো নিয়ন্ত্রণে থাকবে তো দ্বিতীয় নম্বর যে অপশনটা সেই অপশনটা হচ্ছে যে আপনার যে পাখিটা ওইভাবে থাকবে থাকার পর যে খাবারটা আপনারা দিবেন তো পাখির পায়খানার দিকে অবশ্যই মানে নজর দিতে হবে কারণ পায়খানার কালারটা কী আর খাবারের সঙ্গে অবশ্যই গ্রিড দিবেন গ্রিড দেওয়াটা অধিকই জরুরি কারণ আপনার পাখি যদি রানিং জোড়া হয়ে থাকে তো অবশ্যই গ্রিড জরুরি না হলে কিন্তু আপনার ডিম ফেলেই দিবে আপনার যে হাড়ি থেকে কিন্তু ডিম ও বাইরে নিজে নিজেই ফেলাই দিবে এটার অংশ কিন্তু এটাই ডিম ফেলাই দেয় কেন অনেকে হয়তো বা এরকম প্রশ্ন থাকে অনেকের ভিতরে তো এইটাই হচ্ছে মূল কারণ যে ওদের যে ডিমটা পারে সেই ডিমের খোসাটা কিন্তু খুবই নরম থাকে অনেক সময় ডিম পারলে কিন্তু ডিমটা ফাইটা যায় তো আসলে আমরা এই জিনিসগুলো খুবই নজর দিয়ে রাখবো এবং পাখির দিকে আমরা যে খেলাটা রাখবো অধিকাংশ দিকে দেখব আসলে পাখির যে পায়খানার কালারটা এটা আমরা খুবইভাবে নজর দিয়ে রাখবো যদি ওর পায়খানার কালারটা আপনারা হ্যাঁ, পানি পানি দেখতে পারেন বা পানির সাথে আপনি একটু সবুজ বর্ণ কালার দেখা যায় তাহলে আপনারা বুঝবেন পাখির সমস্যা হয়েছে তো অতএব আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনারা গ্রিড দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে পাখির কলমি শাক দিবেন তারপরে দেখা যায় ডিমের আমাদের ব্রয়লার মুরগির যে ডিম খাই সেই ডিমের আপনার কুসুমটা এই কুসুমটা দিবেন তো এই কুসুমটা খাবারের সঙ্গে যখন আপনারা মিলাই দিবেন তখন দেখা যায় পাখিটা এগুলো খাইলে ওদের যে শরীরের যে ঘাটতিটা সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তো আমরা সবসময় এই জিনিসগুলো নজর দিয়ে রাখব এবং পরবর্তী আপডেট যখন আমরা দিব তো গাইজ সবাই অপেক্ষা করবেন আমার জন্য এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দিব ওকে সবাই সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ সবাই কেমন আছেন